বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি বেঁচে আছি তাই আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুড়ি ঘুড়ি মন আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন না কারণ তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দে যায় আজ চুরি চুরি মন যাবে চাঁদার ফুটে যাবে ফুল মেলে দিলে চোখ তুই খুলে দিলে চোখ তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আজ ছুরি ছুরি মন উড়ি উড়ি